রিকোয়েস্ট আসছে কিন্তু যে মহিলাটা তাকে নেওয়ার জন্য কারো রিকোয়েস্ট বা কারো কোনো মানে হাত বাড়িয়ে দেওয়ার কোনো ইয়া দেখি না আমি তখনই আমার দিকে দিক না যে ঠিক আছে আমি মহিলাটিকে আমরা হেল্প করি তো ওই উদ্দেশ্য থেকে আমার শিবচরে আপনাদের মাদারপুরে শিবচরে আসা এবং মহিলাটাকে আমরা আজকে নিয়ে যাব ঢাকা জাতীয় মানুষের হাসপাতালে ওখানে ভর্তি করাবো ওখানে চিকিৎসার জন্য আমরা একটা বোয়া দিয়ে দিব বেতন মুক্ত বোয়া জরুরি পাবো ওখানে আমাদের চিকিৎসাটা চলবে আর এক্ষেত্রে আমাদের জাতীয় মানুষ হাসপাতাল আমাদের সর্বোচ্চ সহায়তা করে যাচ্ছেন আর এর আগে আমরা আরও পাঁচটা মেয়েকে আমি রাস্তা থেকে নিয়ে আসছিলাম তাদেরকে সুস্থ করে তাদের বাড়িঘর খুঁজে বের করে বাড়িতে দিয়ে আসছি আমরা তো ইনশাল্লাহ আমরা আমি আশা করি যে ওকেও আমরা সুস্থ করে তার বাড়িতে পৌঁছে দিতে পারবো এবং তার বাড়িটা যতটুকু আমি কালকে কথা বলে জেনেছি যে তার বাড়ি আমাদের আমার বাড়ি আচ্ছা বাড়িতে যদি রিসিভ না হয় তাহলে আপনি কী করবেন আচ্ছা যদি বাড়িতে ওরা বাড়ির অবস্থা যদি খুব ইয়ে শোচনীয় থাকে মানে গরিব থাকে এবং সেক্ষেত্রে রিসিভ নাও করতে পারে তো সেক্ষেত্রে ওকে আমরা সালমাকে আমরা একটা জবের ব্যবস্থা করে দেবো এই ধরনের আমাদের চিন্তা ভাবনা